আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ নিশি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই প্রথমবারের মতো কার্টুন ব্লগ নিয়ে আসলাম আমার ছোট্ট একটা পেজ আছে সবাই ফলো লাইক করে সাপোর্ট করে